ওকে আজকের বিষয় হচ্ছে ইমেল মার্কেটিংয়ের উপরে আমরা গিগ পাবলিশ করব আমরা গত ক্লাসে আমরা ইমেল মার্কেটিংয়ের যাবতীয় বিষয় কিভাবে আমরা ইমেল কালেক্ট করতে পারি এবং সেগুলো বিলিড কিনা সেটা আমরা দেখতে পারি কিভাবে সম্পূর্ণ আমরা গত ক্লাসে দেখেছি আজকের ক্লাস হচ্ছে আমাদের ইমেল মার্কেটিংয়ের পরিপূর্ণভাবে আমরা গিগ পাবলিশ করব তো সবারই তো ফাইবার অ্যাকাউন্ট আছে তাহলে তার সমস্যা নাই যদি কারো ফাইবার অ্যাকাউন্টটা না থাকে তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্টের ক্লাসটা দেখে মানে অ্যাকাউন্ট তৈরি করার ক্লাসটা দেখে আপনারা করে ফেলেন দেন পরের ক্লাসটা আপনারা এভাবে গিক তৈরি করবেন কিভাবে সেটা দেখে তৈরি করতে পারবেন তো আমি আমার একটা অ্যাকাউন্টে চলে যাই যেহেতু আমাকে আগে মার্কেটটা দেখতে হবে তারপরে আমরা গিকটা তৈরি করব। তো আমাদের জানতে হবে না আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব তা মার্কেটের চাহিদা আছে কিনা সেটা দেখার জন্য তো আমার একটা আইডি লগ করি আমি এই আইডিটা এখানে লগ করতে চাচ্ছি না আমার অন্য আইডি আছে যেগুলো প্র্যাকটিসের জন্য ইউজ করি ওকে দেখি এটা ইউজ করি Fiverr Fiverr dot com okay দেখি এখানে হয় কিনা এটা লগ আউট করে দিই ওকে এখানে নতুন একটা আইডি আমি ওপেন করি SEO top under score SEO agency okay এটা আমাদের প্র্যাকটিসের জন্য আমরা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি সেই অ্যাকাউন্টটা এখানে আমরা দেখাচ্ছি এটা সেভ না করলেও চলতো ওকে এটা হচ্ছে আমাদের প্রোফাইল তার আগে আমাদের কিছু গিক ডিলিট করে নিতে হবে কারণ এখানে মেবি তিনটা আর তিনটা ছয়টা সাতটা আছে তো আমরা এখান থেকে ওকে ডিলিট করব তার আগে আমরা মার্কেট প্লেসটা দেখি যেখানে আমরা কাজ করব সেখানে চাহিদা আছে কিনা আমরা এখানে চলে যাই এখানে লিখব ইমেল লিস্টিং ইমেল লিস্ট লিখলে হবে অথবা ইমেল লিস্ট বিল্ডিং লিখলেও হবে দেখেন ফাইবার এখানে নিচ থেকে কিন্তু ইমেল লিস্টিংয়ের কাজটা কিন্তু চয়েস করছে ঠিক আছে তো এবার দেখেন এখানে কাজ শুরু হচ্ছে মিনিমাম পনেরো ডলার থেকে মানে শুরু হয়েছে আর কি এখানে পাঁচ ডলারের সার্ভিস আছে কিন্তু এখানে ফাইবার চুজ করছে পনেরো পনেরো থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে উপরে তো এবার দেখেন আমরা যদি এগুলো চেক করি প্রথম থেকে কয়েকটা তো দেখেন এখানে একটা কাজ নাই কিন্তু ফাইবার চুজ করছে কাজ শুরু হয়ে যাবে সমস্যা নাই তো এখানে তিনটা কাজ চলতেছে ফাইবার চুজ করছে I will find find business email list and b2b lead generation okay তিনি সেম কাজ করবে I will provide all provide a list of targeted email for your business আমি তোমার বিজনেসের টার্গেটেড ইমেল লিস্ট দিব ঠিক আছে এটা বলছে একটা অর্ডার চলতেছে এখানে অর্ডার কম কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনারা কাজ পাবেন কীভাবে মানে নতুনদেরকে ফাইবার এখানে অ্যালাউ করতেছে বেশি কারণ হচ্ছে আমরা যদি তিন নাম্বার পেজে যাই তাহলে দেখবে যে নতুনরা এখানে চলে আসছে মানে পুরাতনরা না নতুনরা চলে আসছে দেখছেন দুইটা একটা করে কাজ করছে এরকম এরকম মানুষ দেখতে পারবো আমরা যে পাঁচ নাম্বার পেজের দিকে এদিকে আছে তো এখানে দেখেন সবাই কাজ পাইছে এখানে কিন্তু মাঝে মাঝে দেখেন একটা দুইটা করে কিন্তু নতুন ঢুকে পড়ছে এখানে একদম নতুন সেলাররা কিন্তু আমরা কিন্তু পাঁচ নাম্বার পেজটায় আসার পরেও কিন্তু আমরা দেখলাম অর্ডার আছে চলতেছে অর্ডার কিন্তু পাচ্ছে তো দেখেন আমরা দুই নাম্বার পেজেও যদি দেখি কেউ কিন্তু বাদ নাই <laughs> ঠিক আছে কিন্তু মাঝে মাঝে দেখবেন দুই একজন আছে যারা কাজ না করে এখানে চলে আসছে তো যাই হোক এখানে যখন আপনারা অনলাইন দা সার্চ করে দেখবেন তখন দেখেন আপনাদের সাথে প্রতিযোগী মাত্র তিনশো জন আপনি যদি এই সার্ভিসটা দেন আপনি গিকটা পাবলিশ করার সাথে সাথে যদি অ্যাক্টিভ থাকেন নিয়মিত তাহলে কিন্তু আপনার গিক এক থেকে দুই নাম্বার পেজে ইজিভাবে পাবেন আপনি এখানে সার্ভিসে আসছে মাত্র তিনশো পঁয়ত্রিশটা এখানে র্যাঙ্ক করা কোনো ব্যাপার না যদি আমাদের গাইডলাইনস অনুসারে আপনারা গিক পাবলিশ করেন তো তো দেখতে পারলাম যে আমাদের এখানে সার্ভিসগুলো কীরকম আছে এই একটা কিওয়ার্ড আমাদের আরেকটা ধরতে পারি ইমেল লিস্ট বিল্ডিং ঠিক আছে এটাও আমরা ধরতে পারি সেম কাজই মানে অনেক ধরনের ইক বলে আর কি ক্যাটাগরি চেঞ্জ করছে বা নাম দিছে অন্যটা ইমেল লিস্ট বিল্ডিং তো দেখেন কীভাবে লিস্ট তৈরি করতে হবে বা এটা বলছে এখানে দেখেন সার্ভিসটা বেশি কিন্তু এইটা দিয়ে যদি আমরা ই করি কাজ করি এই কিওয়ার্ড আমরা দিব ঠিক আছে প্লেসমেন্ট করব কিন্তু আমরা এই কিওয়ার্ড দিয়ে আমরা ফোকাস করব না কারণ এখানে প্রতিযোগিতা হচ্ছে ষোলো হাজার আর যখন আমরা ইমেল কালেকশন এটা দিয়ে লিখবো তখনও কিন্তু আমরা কম পাইতে পারি মেবি হ্যাঁ দুই হাজার অনলাইনটা কত দেখি আমরা অনলাইনটা দুইশো উননব্বইটা তো আমরা দুইটা কিওয়ার্ড কিন্তু আমরা এখানে ফোকাস করতে পারি একটা হচ্ছে ইমেল লিস্ট আর একটা হচ্ছে ইমেল কালেকশন তো এই দুইটা কিওয়ার্ডের উপর বেস করে আমাদের গিক তৈরি করতে হবে আর এখানে মোটামুটি কাজের চাহিদা কিন্তু অনেক বেশি আপনারা কাজটা মানে গিকটা পাবলিশ করলেই বুঝতে পারবেন কী কী ধরনের বায়ার রিকোয়েস্ট আসা শুরু হয় তো আপনাকে একটা কাজ একবার করলেন করে ওই শীতটা যদি আপনি পরবর্তী রেখে দেন তাহলে আপনার হেল্প হবে আপনাকে একবার কাজটা করতে হবে আমি অবশ্য সবাইকে কাজটা করতে দিছিলাম জানি না কে করেছে বা করে নাই তো যারা করছে তাদের জন্য ভালো কারণ বায়াররা আপনার কাছে কখনো কখনো প্রুফ চাইতে পারে যে তুমি কাজটা এর আগে করছো কিনা সেটা দেখাও তো তখন আপনারা ইজিভাবে আপনার স্ক্রিনশট দিয়ে দেখাই দিতে পারবেন কিন্তু যারা করেন নাই তারা পিছিয়ে আছেন তো যাই হোক আমরা এরকম একটা সার্ভিস প্রোভাইড করব আমরা I will collect target email list and blast মেলসিপ সার্ভিস ওকে এটা লাগবে না আমরা চলে যাই হচ্ছে আমরা একদম আমাদের গিকের এখানে চলে যাই আমরা যেখান থেকে গিকটা তৈরি করব সেখানে চলে যাই তো আমাদের প্রোফাইলে চলে আসলাম এটা হচ্ছে আমাদের প্রোফাইল যেহেতু আমি এর আগে সাতটা গিক পাবলিশ করে ফেলছি এসিওর গিক তো আমি এখান থেকে একটা ডিলিট করে দিই অর্গানিক ফেসবুক প্রমোশন এটা আমি ডিলিট করে দিই অথবা ইনস্টাগ্রামেরটা ডিলিট করে দিতে পারি তো আমি অর্গানিক ফেসবুক প্রমোশনটা ডিলিট করে দিই organic Facebook promotion okay okay আমি অর্গানিক ফেসবুক প্রমোশনটা ডিলিট করে দিলাম কারণ আমাকে এখানে সাতটার উপর গিক পাবলিশ করতে দিবে না সেই জন্য ডিলিট করা আর কি তো এবার আমি আবার প্রোফাইলে চলে আসলাম তো চলে আসার পর নিশ্চয় দেখেন ক্রিয়েট এ নিউ গিক নামের একটা অপশন পাবেন আপনারা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আমরা এরকম একটা পেজে চলে আসব এটা হচ্ছে টাইটেল টাইটেল দেওয়ার জায়গা এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে সার্চ টেক এই টাইটেল জিনিসটা হচ্ছে আপনার উপরে যেটা আমরা এখানে দেখতে পারি এটা হচ্ছে টাইটেল যেটার মাধ্যমে বায়াররা পরে বুঝতে পারবে আপনার সার্ভিসটা কি ধরনের দিচ্ছেন তা পরিষ্কারভাবে তুলে ধরা মানে প্রেজেন্টেশন করা আর এটা হচ্ছে ক্যাটাগরি মানে আপনাকে বায়াররা কীভাবে খুঁজে বের করতে পারে বায়াররা আপনাকে ক্যাটাগরি দিয়ে সার্চ করে খুঁজে বের করতে পারে অথবা আপনাকে কিওয়ার্ড বা ট্যাগ দ্বারাও সার্চ করে খুঁজে পেতে পারে তো এটাতে দুটা কাজ ক্যাটাগরির কাজটা হচ্ছে বায়াররা বায়ার রিকোয়েস্ট করে এটার মাধ্যমে আর সার্চ ট্যাগ তো আমরা জানি যেটার মাধ্যমে আপনাকে মানুষ ফাইন্ড আউট করবে সেটা হচ্ছে সার্চ ট্যাগ বা খুঁজে পাবে তো প্রথমে আমাদের এই দুইটা এই তিনটা জিনিসই দিতে হবে প্রথম স্টেপটা আমাদের খুবই সহজ তো যাই হোক আমাদের প্রথমে একটা টাইটেল দিতে হবে সুন্দর করে আমি একটা টাইটেল এখন গুগল ড্রাইভে লিখে ফেলি মানে গুগল ট্রান্সলেটে লিখি যে আমি কি সার্ভিসটা দিতে পারি ধরেন এখানে কি লিখছে I'll find okay i'll provide okay build active targeted email is okay i'll collect targeted email list okay আমাদের সাথে পড়ে না আমরা একটা I'm করি to দিতে পারি সরি ইংলিশ করে ফেলি বাংলা করলে হবে Bangla I Havana I will I will build build আমি নির্মাণ করব বা তৈরি করব ক্রিয়েট বিল্ড সেম কথা ঠিক আছে আমরা বিল্ড করব I will build okay nice মানে সুন্দর targeted targeted email list okay এটা আমরা কপি করে ফেলি টার্গেটেড ইমেল লিস্ট অ্যান্ড আরেকটা সার্ভিস দেব কারণ এখানে আমাদের টার্গেট হচ্ছে ইমেল লিস্ট তৈরি করব আরেকটা হচ্ছে আমি বলছি প্রথমেই ইমেল কালেক্ট করব। মানে এখানে বলছি আমরা ইমেল কালেক্ট করবো অ্যান্ড লিস্ট অনুসারে আমরা ওটা ই করব তো এটা দিতে পারি and collect targeted email targeted একটা জিনিস তো দুইবার লেখা যাবে না তো আমি একটা টাইটেল বানাই এটা এটাই আপনারা কপি করে দিয়ে দিবেন I will targeted real real মানে যেহেতু ইমেল লেখা যাবে না কারণ একটা টাইটেলের ভিতরে দুইবার ইমেল ইউজ করা যাবে না সমস্যা হতে পারে সো আমরা এখানে পিপল লিখতে পারি অথবা অডিয়েন্স লিখতে পারি তো দুই সেম কথা অডিয়েন্স অডিয়েন্স লিখি মানে একটু ভালো শব্দ হবে আর কি audience audience targeted real audience active mail active mail email লিখি আবার ভাগ করে দিলাম মানে প্রথম দিকে লিখলাম না আমি লাস্টের দিকে দিয়ে দিলাম তো এবার দেখেন বাংলাটা একটু পরে দেখেন আপনারা আমি বিশেষ বিশেষ লক্ষ্যযুক্ত মানে আমি বিশেষ লক্ষ্যযুক্ত ইমেল তালিকা তৈরি করব এবং লক্ষ্যযুক্ত প্রকৃতিক দর্শক ও সক্রিয় ইমেল সংগ্রহ করব। তার মানে আমি কি করব। আমি এটা আমি যদি এখানে দিয়ে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন তো দেখেন হ্যাঁ বলেন প্রচুর শব্দ আসতেছে সমস্যা এখন এখন কি আগের মতোই ওকে ঠিক আছে তো সমস্যা নাই মানে ভিডিওটা যখন পাবেন তখন ক্লিয়ারই দেখা শোনা যাবে সমস্যা নাই তো এবার দেখেন আমি কি করব I will build nice targeted email list আমি এখানে কি করলাম এখানে আমি বললাম যে আমি সুন্দর দেখে মানে সুন্দরভাবে টার্গেটেড একদম লক্ষ্যযুক্ত ইমেল লিস্ট তৈরি করব দেন আরেকটা বললাম আমি এখানে একটা কিওয়ার্ডই করলাম এটা হচ্ছে নিস নাই নিস টার্গেটেড ইমেল লিস্ট এখানে একটা কিওয়ার্ড হলো টার্গেটেড ইমেল লিস্ট আবার আরেকটা কিওয়ার্ড আমি এখানে দিলাম ইমেল লিস্ট তার মানে আমার এই প্রথম এখানে কিন্তু আমার দুইটা কিওয়ার্ড সেট হয়ে গেল মানে আমরা যেটা বলি ট্যাগ ট্যাগ সিলেক্ট হয়ে গেল আবার এখানে দেখেন লিখলাম collect targeted real audience active mail এখানে টার্গেটেড ইমেল এখানে দ্বিতীয় লাইনে কিন্তু আবার এটাও আছে তাহলে কিন্তু আমার এখানে মোটামুটি একটা বা দুইটা ট্যাগ হয়ে গেল বা কিওয়ার্ড হয়ে গেল যদি আমরা এটা ইউজ করি দেখেন এটা কতটা ক্যারেক্টার হয়েছে এটা সাতাশিটা ক্যারেক্টার হয়ে গেছে তো এইটটি সেভেন ক্যারেক্টার এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম চাইলে আপনি এটা আরও কিছু অ্যাড করতে পারেন ঠিক আছে এখানে অ্যান্টের পরের থেকে লিখতে পারেন ইন ইউএসএ ইউকে আপনি অ্যাড করে দিতে পারেন আরও অনেকগুলো আছে আপনি দশটা দেখে একটা রিসার্চ করে তৈরি করতে পারেন অথবা আমাদেরটা ইউজ করতে পারেন তো আমরা যখন ফার্স্ট টাইম গিগ তৈরি করব তখন এখানে লেখা আছে কি বিল্ড নাইস টার্গেটেড মানে নিস সরি আমি খালি নাইস বলতেছি কেন niche targeted email list and collect targeted real active address এটা আমরা কপি করে দিব কারণ আই উইলটা আমাদের ফাইবারের এখানে দেওয়াই থাকে ওকে আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম তো এখানে আশিটা ক্যারেক্টার মানে আশিটা ক্যারেক্টার থাকতে বলছে এখানে বলতেছে শর্ট করতে দরকার নেই এরকমই থাক তো এটা হয়ে গেছে তো এবার আমরা মানে ই দেখতে পারি আমরা যে ইটা দিব সেটা ক্যাটাগরিটা কিসের ক্যাটাগরি হবে তো এটাও বিজনেস ক্যাটাগরিতে চলে যায় কিন্তু সবাই দেখি কি ইউজ করছে email marketing digital marketing email marketing okay সবাই এটাই ইউজ করছে দেখছেন এটাই ইউজ করছে তো আমরা এটাই ইউজ করি তো আমরা এখানে দিব ডিজিটাল মার্কেটিং তারপরে কি আছে email marketing okay email marketing আমরা নিচের দিকে আসলেই পেয়ে যাব ইমেল মার্কেটিং তিন নাম্বার দিব কি তিন নাম্বার দিব হচ্ছে দেখি ইমেল অটোমেশন কি দিছে কেউ না অ্যাডভেন্স ডেভেলপমেন্ট ওকে আমরা অ্যাডভেন্স ডেভেলপমেন্ট দিই অ্যাডভেন্স ডেভেলপমেন্ট ওকে এটা দিয়ে দিলাম এবার আমরা এই কাজটা পরে দেখেন ওরা যেটা করছে এটা দেওয়ার পর আমাদের কিন্তু অনেকগুলো অপশন আসছে চল নিচে তো আমরা ধরেন আমরা কোনো দিনই এই ধরনের গিক আমরা তৈরি করি নাই তাহলে আমরা এটা কিভাবে বুঝবো যে এখানে ওরা কি দিছে ঠিক আছে এটা দেখার জন্য আপনি নিচের দিকে যাবেন একটা গিকের ধরেন আমি এই গিকের নিচের দিকে যাই ধরেন আমি নিচের দিকে আসি দেখি তারা ইউজ করছে কি না করলে ভালো এই যে দেখছেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম তার মানে এই প্ল্যাটফর্মের নিচে তারা দুইটা ইউজ করছে দেখেন আমি যদি চাই আমি সবগুলো ইউজ করতে পারি দেখেন এখানে দুইটা ইউজ করতে বলছে দেখছেন দুইটা এটা হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম কি দিয়ে মানে select to primary platform okay তো ওরা যেহেতু মেল সিপ আর একটা হচ্ছে গেট রেসপন্সিভ ওকে আমি মেল সিপটা দিলাম আর এটা ইউজ করলাম দেখি সবাই এটা দিছে কিনা কারণ আমি একাই একটা দিলে কেমন কেমন লাগবে এক একজনে এক একটা ইউজ করতেছে দেখি পরিচিত আরও কোনো কিছু আছে কিনা ওকে মানে ইমেল পাঠানোর জন্য আর কি যেগুলো লাগে মেবি তো ওকে এটা দিয়ে দিলাম মেল চিপ তো ইমেল পাঠানোর জন্য লাগে আর মেথড আমরা কি কি মেথড ইউজ করতে পারি তো এটা দেখার জন্য আমরা email manual email collection okay আমরা দেখি ম্যানুয়াল ইমেল কালেকশন আছে কিনা আছে তো আমাদের কিন্তু দুইটাই হয়ে গেল তার মানে আমাদের কোনো কিছুই আমরা মানে দূরে থেকে বা অন্য মানে কোথাও থেকে নিতে হবে না আমরা এইভাবে রিসার্চ করে কিন্তু নিতে পারবো আমাদের প্রথম স্টেপটা শেষ হয়ে গেল এবার আমরা এখানে সার্চ ট্যাগ দিব সার্চ ট্যাগটাও যদি আমরা বলি যে আমরা জানি না তাহলে যেটা করব আমরা নিচের দিকে চলে আসবো দেখেন একদম নিচের দিকে আসবো একাই কিন্তু কপি পেস্ট কাজের মতো দেখছেন ওরা কী দিলে রিলেটেড ট্যাক্স কী দিয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ধরেন আপনি প্রতিটা গিকে লাস্টের দিকে আসলে আপনি দেখতে পারবেন দেখছেন প্রতিটা গিকে লাস্টের দিকে দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে যে আমাদের বিষয়টা কি তো দেখেন প্রতিটা গিকে আমি দেখাচ্ছি দেখছেন আপনি যদি দশটা চেক করেন দশটা গিক নিয়ে রিসার্চ করে একটা তৈরি করতে চান তাহলে হয়ে যাবে কোনো সমস্যা নাই হয়ে যাবে তো আমি যেহেতু আমি চাচ্ছি না ওদেরগুলো ইউজ করতে তো আমি যেটা করব আমি আগে দেখি যে এখানে সার্চ যে আমরা দিব সেটা সাজেস্টে আছে কিনা কারণ আমরা জানি যে যে কোনো সার্চ ইঞ্জিনের এটাও এই আমরা যেটা সার্চ করতেছি এটাও একটা সার্চ ইঞ্জিন ধরতে গেলে তো এটা হলো ফাইবারের সার্চ ইঞ্জিন ঠিক আছে তো email list list email list okay দেখেন পাল্ক ইমেল লিস্ট নিস মানে টার্গেটেড টিমের লিস্ট দেখেন অনেকগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো কিন্তু সবচেয়ে বেশি সার্চ হয় বিদায় কিন্তু এগুলো এখানে শো করে ওকে আমার যেহেতু ইমেল লিস্টের কিওয়ার্ডটা দরকার তো আমি এটা সার্চ করলাম করে আমি এটা কপি করে ফেলি কপি করে ফেললাম কপি করে এবার আমার এখানে পেস্ট করে পেস্ট করলাম পেস্ট করে এখানে এখানে সিলেক্ট করে দিলে হবে অথবা ইন্টারে চাপ দিলেও হবে তো আমি একটা পেয়ে গেলাম দেখেন আরও আছে দেখছেন উপরে দেখছেন সাজেস্ট করতেছে তো আমি আরেকটা নিয়ে এখান থেকে ইমেল কালেকশন কালেকশন দিয়ে ইন্টারে চাপ দিলাম তারপরে টার্গেটেড ইমেল ওকে এটাও আমাদের সাথে যায় ওকে এটাও কপি করে ফেললাম এগুলো দেওয়া সার্চ করবে বায়াররা ঠিক আছে তিনটা হয়ে গেছে এবার আমি দিই ইমেল মার্কেটিং দিয়ে দিই email marketing okay email marketing আমাদের সাথে যায় আপনি চাইলে আমারগুলো ইউজ করতে পারেন না চাইলে দরকার নাই ইমেল লিস্ট বিল্ডিং এটাও আমি দিতে পারি জানি না এটা নিবে কিনা ক্যারেক্টার বেশি হয়ে যায় কিনা ওকে এবার আমি দেখেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করে নিতে পারি তো সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার এখানে দেখেন এরকম প্রাইসিং আসতেছে ঠিক আছে আমরা যেটা করব প্রাইসিংয়ে না থেমে থেকে আবার আমরা ওভারভিউতে চলে যাব ওভারভিউতে এসে আমরা এখান থেকে আপগ্রেড এসিও e নামের একটা অপশন পাবেন এখানে এসে আপনি এটা দেখবেন যে এটা ঠিক আছে কিনা ঠিক আছে এখানে কুমা ইউজ করবেন অ্যান্ড দেওয়ার দরকার নেই এখানে একটা কোমা ইউজ করেন কোমা করে দিয়ে দিলেন টার্গেটেড কালেক্ট টার্গেটেড ইমেল আর মনে হয় ক্যাটাগরি লিখতে দিবে না নায়াস বিল্ডিং ওকে আমি এখানে টার্গেটেড ইমেল লিস্ট দেখি এই লেখাটা আমাকে লিখতে দেয় কিনা লাস্টের দিকে আমি এখানে কিওয়ার্ড সেট করে দিতে চাচ্ছি এটা আপনাকে অনেকটা হেল্প লাগে ইমেল তো niche email targeted collect email list list okay তো আমি দুইটা কিওয়ার্ড এখানে ফোকাস করে দিলাম তো আপনি চাইলে আরও কিছু ইউজ করতে পারেন যদি আপনাকে মানে আপনার যদি পরিচিত কেউ হয় ফাইবার তাহলে ওদেরকে বলে আরও কিছু অ্যাড করে দিতে পারবেন যেহেতু আমরা এখানে ফাইবারের পরিচয় পরিচিত না বা আত্মীয় স্বজন না সেই জন্য আমাদেরকে পঞ্চাশটার উপরে ইউজ করতে দিব না তো আমরা এবার যেটা করবো এবার সেভেন কন্টিনিউ চুপ করে ক্লিক করে চলে যাব আবার এবার দেখেন সেম আমাদের প্রাইসিংয়ের জায়গায় কিন্তু নিয়ে আসছে সেম প্রাইসিংয়ের জায়গায় আমাদেরকে নিয়ে আসছে তো এবার দেখেন এখানে কিন্তু আমাদের প্রাইসিংয়ে একটা দেখাচ্ছে আপনি যদি বলেন যে না আমার সার্ভিস একটা দিব একটা প্যাকেজই দিব একটা অত আমার লেখালেখি করে ইচ্ছা নাই আমার বয় করে লিখতে বা আমি মনে করেন খুব অলস তাহলে আপনি একটা ইউজ করতে পারেন আর যদি বলেন না আমি তিনটা প্যাকেজ রাখবো বায়ারকে যেটা পছন্দ হবে সেটা কিনবে তো যদি একটা থাকে এরকম তাহলে আপনারা এখান থেকে দেখেন অফার প্যাকেজ নামের একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে গটিতে ক্লিক করে দেবেন এবার আমরা কিন্তু তিনটা প্যাকেজটাই পেয়ে গেলাম আবার দেখাতে হবে এটা দেখানোর দরকার নাই এরকম থাকবে এরকম করে দিবেন তো হয়ে গেল এবার প্যাকেজটা কি লিখব ধরেন এখানে আমি দশ টাকা সার্ভিস দেবো এখানে বিশ টাকার এখানে তিরিশ টাকার তো দশ টাকার ভিতরে সার্ভিসটার ভিতরে তো আমি বিশ টাকার জিনিস দিব না দশটা অবশ্যই দশ টাকার জিনিসপত্র দিব এখানে বিশ টাকার সার্ভিসের ভিতরে অবশ্যই বিশ টাকার সার্ভিস দিব তিরিশ টাকার সার্ভিস দিব না সেম তো প্যাকেজটা আপনাকে নিজে নিজে তৈরি করতে হবে অবশ্য আমি একটা তৈরি করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য তো আপনারা হ্যালো কেউ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন যে কেউ হ্যাঁ ওকে বলেন যে আপনারা কত ইমেল কালেক্ট করতে পারবেন বেসিক প্যাকেজে কত দিতে চান বলেন না আমি বলি আপনারা কতগুলো তো মানে একদিনে বের করতে পারবেন বলেন আমি যে সিস্টেমটা দেখাইছি তাতে আপনারা কতটা করে বের করতে পারবেন প্রতিদিন ছয় সাত হাজার তাহলে আর একটু কষ্ট করলে কত হবে ওকে তাহলে আমি দশ হাজার দিলাম তো একদিনে যদি দশ হাজার বের করতে পারেন দশ হাজার ওকে দশ হাজার কী বের করবো ইমেল ইমেল ওকে দ্বিতীয় নাম্বার তাহলে এটা কপি করে ফেলি যেহেতু আমরা এটা দশ ডলার সার্ভিস দিব না এটা অবশ্যই পনেরো ডলার সার্ভিস দিব তো এবার কপি করি এবার দ্বিতীয়টা কত দিতে চান বলেন বলেন যে কেউ বলেন হ্যাঁ আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি আমরা আগে প্যাকেজগুলো সাজাই আপনি কত সর্বোচ্চ দিতে পারবেন তিরিশ হাজার ওকে আমরা পঁচিশ হাজার দিয়ে দিব না তিরিশ হাজার দিব এখানে কিন্তু দশ বিশ তিরিশ হয় কিন্তু আমরা একটু বেশি দিতে চাবো তো আমরা এখানে বেশি দিই ঠিক আছে বিশ হাজার আর এটা দিব আমরা হচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এটা একটু ডিসকাউন্ট দিব সেম বেতনে মানে সেম টাকায় আর কি যদি আমাদের যেহেতু টাকার প্রয়োজন তাই না আমরা এখানে কাজ করতেছি টাকার জন্য তাহলে তো অবশ্যই আমাদের বায়ারকে <laughs> যদি কিছু গিফট করি তাহলে ওরা কিন্তু আমাদেরকে গিফট করব কিন্তু এতটা না আমরা প্রাইসিংয়ে যে একটু অন্যরকম করব ঠিক আছে তো এবার এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে আমাদের উপরে এটুকু কারো সমস্যা হওয়ার কথা না এটা হচ্ছে আমাদের প্যাকেজিং করা তো এবার আমরা এখানে লিখতে পারি প্রোভাইড আমরা দিব মানে প্রোভাইড করব প্রোভাইড সবারগুলো দেখা উচিত ছিল ওকে যাই হোক আমরা আমাদের মতো লিখি যেহেতু আমরা এখানে কাজ করতেছি হ্যাঁ একটা অভিজ্ঞতা হয়েছে না নিস আমি শুধু নাইস লিখি সমস্যা niche N I C A C okay niche ঠিক আছে নিস প্রোভাইড নিস অ্যান্ড কী দেওয়া যায় কিওয়ার্ড দিই আমরা keyword keyword base keyword paste তারপরে দিতে আমরা এখানে ই করে দিই আমরা কোমা করে দিই বেস্ট তারপরে দিতে পারি হচ্ছে আমরা মানে প্রোভাইড করব বেশিক মানে নিষ্কণটা বলেন তো যেটা বায়ার আমাদেরকে বলে দিবে মানে কিওয়ার্ড দিবে সেটার উপর নিশ অথবা কিওয়ার্ড বেস ঠিক আছে তো আমি নিশও দিতে পারি কিওয়ার্ডও দিতে পারি অথবা এটা আমরা ই করে দিতে পারি তো নিউ কিওয়ার্ড বেস তারপরে দিতে পারি লোকেশন বেদ মানে লোকেশন ওই আমরা বলছিলাম যে কোনো কান্ট্রিতে আমরা বের করতে পারবো লোকেশন লোকেশন সরি এখানে দুইটা টি হয়ে গেছে location location base location okay এটা কপি করে ফেলি কষ্ট করতে মন চায় না বুঝছেন সারাদিন কাজ করি তো তো বড় করে দিই সবগুলো একটু প্রথম অক্ষরটা বড় দেখলে ভালো লাগবে আর কি আই থিঙ্ক ওকে এটা দিয়ে দিলাম তারপরে আমরা দিতে পারি location base email email list okay email list list আবার দিতে পারি হচ্ছে ওয়াল ক্লিন ক্লিন ক্লিন আর দিতে পারি ভ্যালিড মানে ভেরিফাইড করা ভ্যালিড অর্থ ভেরিফাইড করা valid valid valid clean valid আরেকটা ইউজ করি অ্যাক্টিভ অ্যাক্টিভ মেল ইমেল দেখতে খুব একটা ভালো লাগবে না এরকম যদি আমরা এগুলো দিই খুব একটা ভালো লাগবে না তো আমরা এখানে সবগুলোতে আমি ইউজ করি এটা ইউজ করি এটা ভালো লাগবে all clean all email clean okay এটা ইউজ করতে পারি অথবা all all mail email all email valid valid active and and not yeah and use and clean clean list clean তো আমি এখানে কি দিব প্রোভাইড করব niche related keyword base location base and email list করব মানে লোকেশন ব্যাস ইমেল লিস্ট অল কোনটা ও এটা ডিস্টার্ব করতেছি ইদানিং বুঝতেছি না কিছু তো এখনও কি সেম এখন নাই তো এবার দেখেন আমরা যখন এটা দিয়ে দিলাম তখন কিন্তু হয়ে গেল আমরা বিষয়টা বুঝতে পারছেন এখানে কি কি দিব প্রোভাইড করব মানে দিব তাকে নিস রিলেটেড কিওয়ার্ড ব্যাস করে দিব মানে কিওয়ার্ডের উপর নির্ভর করে দিবে লোকেশন ব্যাস মানে কান্ট্রি হতে পারে লোকেশন হতে পারে লোকেশন আর কান্ট্রি ব্যাস হতে পারে email list all email valid থাকবে অ্যাক্টিভ থাকবে অ্যান্ড ক্লিন থাকবে পরিষ্কার করে বলে দিলাম তো এটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তো এই সার্ভিসটা আপনি এক হাজার সার্ভিসটা যদি আপনি এখানে দিতে চান আপনার কত দিন লাগবে বলেন আপনার একটা টাইম নেন দশ হাজারের জন্য তিন দিন রাখবো ওকে তিন হ্যাঁ হ্যাঁ পরে আপডেট করে নিতে পারবেন তিন তিন পাঁচ তিন পাঁচ সাত একটু কষ্ট করতে হবে কিছু করার নাই আর লিরিকগুলা এটা তো ব্যাপারই নেই এটা আধা ঘন্টার কাজ যে সিস্টেম করে দিছে ওইটা আধা ঘন্টার কাজ তো এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি চাইলে এগুলো দিয়ে নিতে পারেন টিক মার্কগুলো আর চাইলে না দিলে কোনো সমস্যা নাই অবশ্যই আপনাকে প্রাইসিংটা দিতে হবে প্রাইসিং না দিলে এখানে আমাদের স্টেপ পার হতে দিবে না তো আমরা প্রাইসিংটা এখানে দিতে পারি হচ্ছে দেখি এখানে কোনো রিভিশন আছে রিভিশন মেবি নাই রিভিশন নাই ওকে আমরা এখানে প্রথম দিব হলো পনেরো ডলার পনেরো দুগুণা হচ্ছে তিরিশ তিরিশ বিশের জন্য তিরিশ আর এটা হয় হলো তিরিশ ষাট সত্তর হয় আমরা সত্তর হয় পঁয়ষট্টি দিব পাঁচ ডলার আমরা কম নিব ঠিক আছে পাঁচ ডলার মানে পঁয়ষট্টি ডলার এটা দিয়ে আমরা এবার সেভ করে দিতে পারি সেভ ওকে আমাদের আমাদের স্টেপ ওইটা কমপ্লিট এখানে কারো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে ওকে সেভেন কন্টিনিউ করে চলে গেলাম এবার আমরা গিকের ডেসক্রিপশনের এখানে চলে আসছি তো ডেসক্রিপশনে আমরা কি কি ধরনের লেখা লিখতে পারি ওদেরগুলা আপনাকে দেখতে হবে ওদেরগুলো দেখার পর আপনাকে একটা আইডিয়া নিতে হবে ওরা যে ডেসক্রিপশনটা লিখছে ওইটার উপর বেস করে আপনাকে ডেসক্রিপশন তৈরি করতে হবে তো আমরা ওদের ডেসক্রিপশনটা দেখি এখানে দেখেন ওরা কী রকম ডেসক্রিপশন লাগছে মানে আমার কাছে তো জিবি লাগতেছে এই ডেসক্রিপশনটা মানে মারাত্মক ডেসক্রিপশন আর কি তো আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি আমি কি লিখে পাঠিয়ে দিব আপনাদেরকে না আমি এখানেই লিখবো আগের মতো করে কি পাঠিয়ে দিব হ্যাঁ হ্যাঁ মানে এটা যদি আমরা লিখতে চাই আমাদের প্রায় অনেক সময় লাগবে যেমন আমি আমি এখানে বল যেমন আমরা এখানে লিখতে পারি আমি বাংলাটা দিয়ে দেবো মনে হয় উত্তম হবে কারণ ইংলিশটা আপনারা হুব কপি করে মেরে দিবেন ধরেন এখানে আমি বললে কি আপনারা লিখতে পারবেন না যেমন আপনি আমি বলবে আমি বলবো যেমন আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি সত্যিকারের টার্গেটেড ইমেল প্রদান করে মানে আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি সত্যিকারের টার্গেটেড ইমেল দিতে পারবে বা দিবে যদি হ্যাঁ হয় তাহলে কি আপনি সঠিক জায়গায় আছেন আমি বৈধ এবং সক্রিয় যাচাইকৃত ইমেল তালিকা প্রদান করি আমার ইমেলে কোনো প্রকার বাউন্স হবে না মানে মানে এই যে বাউন্স বলতে কি করে বাউন্স হচ্ছে ইমেলটা ব্যাক করবে বা ফল্ট করবে ইমেলটা যাবে না এরকম না মানে অ্যাকুরেট হবে দেন এটার পাঠানোর শতাংশ হার হবে নিরানব্বই পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট দিব না নাইনটিন নাইনটিন নাইন পার্সেন্ট ঠিক আছে নাইন পার্সেন্ট হবে এরকম দিতে পারেন অথবা আপনি লিখতে পারেন আবার এটার উপরে আপনি দিতে পারেন হচ্ছে ধরেন আপনার নাম দিলেন ধরেন আমার নাম দিলাম হচ্ছে ধরেন আপনি এখানে লিখলেন হাই মানে ধরলেন লিখলাম হাই বা অথবা লিখতে পারেন মানে হাওয়ারি অথবা লিখতে পারেন দিয়ার দিয়ার ইউ অথবা আর ইউ দিয়ার লিখে বলতে পারেন যে আমার নাম রাজু আহমেদ বা আপনার যে নামটা থাকবে সেখানে ইউজ করবেন আমি পেশাদার আমি পেশাদার ইমেল মার্কেটিং এক্সপার্ট ঠিক আছে এরকম দিয়ে লিখতে পারেন আমি ইমেল মার্কেটিং একজন এক্সপার্ট আমি আপনি যদি আপনার ব্যবসাকে সত্যিকারের দর্শকের কাছে প্রচার করতে চান তবে অবশ্যই ইমেল বিপণন এর চেয়ে ভালো কিছু নেই ঠিক আছে লক্ষ্যযুক্ত ইমেল তালিকাগুলি আপনার বিক্রয় বহুগুণ করবে এবং বৈধ সক্রিয় পরিষ্কার এবং যথাকৃত ইমেল তালিকা প্রদান করে প্রদান করব এখানে কোনো প্রকার বাউন্স হবে না কারণ আমি আমার আরেকটা কম্পিউটার থেকে আমি একটু বাংলাটা বলে লেখি তাহলে সহজ হবে তাহলে আমি বাংলাটা যদি আমি বলে দিই আপনারা আশা করি দুইটা আমি ডিসক্রিপশনে পাঠিয়ে দিই দুইটার উপর বেস করে আপনারা তৈরি করবেন ঠিক আছে ওকে আমি একটু মাউসটা আমি একটু আমার মিউট মাইকটা স্টপ করি যাতে আপনারা যেন বুঝ মানে শব্দ হলে আমার এখানে সমস্যা হবে ওকে আমি মোটামুটি তিনটা ডেসক্রিপশন এখানে নিয়ে আসছি লিখে তো যে কোনো একটা ইউজ করলেই হবে সমস্যা নাই আমি আপনাদেরকে দেখাই অথবা আমি আপনাকে তিনটাই দিয়ে দিচ্ছি রেকর্ড হচ্ছে তাই না রেকর্ড কি হচ্ছে ওকে রেকর্ড হচ্ছে যেহেতু আমি এখানে তিনটা জিমেল এখানে বাংলাটা আমি দিয়ে দিচ্ছি আপনারা এটার উপর বেস করে তৈরি করবেন তো আমি জুমের চ্যাট বক্সে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই ঠিক আছে এখানে আমি এটা ও এখান থেকে তো নিয়ে আসলাম অন্য কম্পিউটার থেকে আমি এখান থেকে তিনটা দিয়ে দিই তিনটার উপর বেস করে একটা তৈরি করবেন আর বাকি সার্ভিসগুলো আমি আমার মতো করে লিখে দিই যাতে আপনাদের যেন সমস্যা না হয় আপনারা এটা শুধু আপনাদের মতো করে লিখবেন তো তিনটা ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি তো এটার উপরে বেস করেন বেস করে লেখেন তো আমি দেখি এখানে আমার কোনটা ভালো লাগে আমি এমন কাউকে হচ্ছে জানি সত্যিকারের টার্গেটেড ইমেল এত শতাংশ জায়গা ওকে আমি অবশ্য এটা ইউজ করতে পারি এই লেখাটা আমি প্রথমটা ইউজ করি ওকে পার্সেন্টেজ নাইনটিন পার্সেন্ট তো এবার যদি আমরা বাংলা আপনি কেমন কাগজ হচ্ছেন যিনি সত্যিকারের লক্ষ্যযুক্ত ইমেল সরবরাহ করেন যদি হ্যাঁ হয় আপনি সঠিক জায়গায় আছেন আমি বৈধ এবং সক্রিয় যাচাই ক্ষেত্রে ইমেল একটি তালিকা প্রদান করি বাউন্স রেট অনেক কম হবে পাঠানো হার এত হবে ওকে এটা দিয়ে আমি এবার আমার এখানে আমি পেস্ট করে দিই আমি বড় ডেসক্রিপশন লেখার মোডে নাই এখন আর নিচে যদি আপনি চান এখানে বাংলায় লিখতে পারেন যে আমি এই কাজগুলো কোথা থেকে শিখছি আমার এত বছরের অভিজ্ঞতা আছে আমি ইমেল মার্কেটিংয়ের কাজ মানে ইমেল কালেকশনের কাজটা আমি খুব ভালোভাবে করতে পারি এইটুক যদি অ্যাড করে দেন তাহলে আর একটু ভালো লাগবে ঠিক আছে আপনারা এটা ইউজ করতে পারেন অথবা এখানে দিয়ে দিলাম হ্যালো হ্যালো ক্লায়েন্ট লিখতে পারেন ক্লায়েন্ট লিখতে পারেন ক্লায়েন্ট ঠিক আছে লিখে দিয়ে দিলেন এবার আমার সার্ভিসটা কি হবে তো এখানে আমার যে সার্ভিসটা আমি দিব সেটা আমাকে অবশ্যই বুঝে বুঝে দিতে হবে তো আমি এখানে সার্ভিসটা লিখি আপনারা এখানে আমি যে বললাম আমি এত বছরের অভিজ্ঞতা হ্যান ত্যান এটা আপনারা এখানে দিয়ে দিবেন উপরে আমি প্যারাগুলো রেখে দিলাম আজকে আমি বেশি লিখবো না কারণ আমি দেখছি এর আগে আমি যতগুলো লিখে দিছি সবগুলো আপনারা হুব কপি করে মেরে দিয়েছেন ঠিক আছে তো এরকম আমি চাচ্ছি না যে এরকম হোক পরবর্তীতে আপনারা নিজেরাই প্রবলেমে পড়বেন তো আমি যেহেতু প্রথম স্ট্রাকচারটা তুলে ধরবো আর বাকিগুলো আপনাদের লিখতে হবে তো এটা আমি লিখে ফেলছি মনে করেন দুইটা লাইন লিখে ফেলছি এখানে তো লিখে ফেললাম লিখে ফেলে এবার আমরা এখানে লিখব যে মাই সার্ভিস আমরা এটা আমাদের জরুরি my service service description my service description okay এটা দিলেন তারপরে এটা বোল্ড করে দিবেন বোল্ড করে দিন ওকে বোল্ড করে দিলাম তো বোল্ড করে দেওয়ার পর এবার আমরা পয়েন্ট করে দেই একটা ধরেন এখানে আমরা সার্ভিসটা কি দিব তো এখানে দিতে পারি হচ্ছে আমরা ডেস আমরা ইয়েতে যেটা দিছি আমাদের প্যাকেজে যেটা দিছি niche niche best news best targeted targeted targeted email email list list okay এটা আমি সবগুলো ছোটো করে দিই মানে বোল্ড করলে আর একটু একটু অন্যরকম লাগবে তো এটা দ্বিতীয় নাম্বার প্রথমটা আমরা পেয়ে গেলাম এটা মার্ক করে দিই মার্ক করে দিলাম এখান থেকে আমরা এখানে আসলাম এখানে আরেকটা লিখতে পারি এটা হচ্ছে নিউজ রিলেটেড দিলাম এবার আমরা এখানে লিখতে পারি keyword keyword keyword best best targeted mail অথবা email targeted email list okay email list copy করলাম দিয়ে দিলাম এখানে তারপরে আপনি দিতে পারেন হচ্ছে তারা কি ধরনের ইউজ করছে আপনাকে দশটা থেকে খুঁজে বের করতে হবে একটা টার্গেটেড কিওয়ার্ড ওকে জি zip code age gender phone number ইত্যাদি আমরা শুধু ইমেলের লিস্ট দিব বাকিগুলা দেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ সঞ্জু আসো এখনো কি বয়েজে কোনো সমস্যা হয় ওকে ঠিক ওকে ঠিক আছে তো এবার আমরা দিতে পারি যেহেতু এখানে আমরা জিপটা পাইলাম আমরা দুইটা বের করতে পারবো জিপ তারপরে দিতে পারি zip city city state state state পার কি দেওয়া যায় country country best best email email okay তারপরে আমরা দিতে পারি হচ্ছে সার্ভিস আমরা আরেকটা ওয়ার্ড করে দিই worldwide worldwide worldwide worldwide mail collection email collection collection okay তারপরে দিতে পারি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার লিস্টগুলোও কালেক্ট করে দিতে পারি সোশ্যাল মিডিয়া কারণ আমরা সেদিনকে ফেসবুক ইনস্টাগ্রাম বাকিগুলো ওইভাবে করলেই হয়ে যাবে সোশ্যাল মিডিয়া যারা কোথায় কোথায় ও ও সরি বুঝতে পারছি বুঝতে পারছি না হয়ে যায় অল্টো এট না এটা দুইটা শব্দ না এক জায়গায় হবে না অল্টো এট দিছি তো এবার email social media email collection email collection okay তারপরে দিতে পারি কি আরও দেখি কে কি ইউজ করছে ক্লিন বিলিট অ্যানি ওকে এটা আমরা ইউজ করছি এটাও ইউজ করছি এটা লাগবে না ইমেল ক্যাম্পেইন লাগে না এটা করতে মিউজিক ভালো তো কি কেউ ইউজ করে না নাকি আমি আগে এই গিকটা তৈরি করছিলাম আমার গিকটা দেখাইলে ওইটার আবার ঝামেলা হয়ে যাবো ওইটাই দেখবো যে আবার আমার ওই গিকটা সার্চ করে বের করে কপি করা শুরু হয়ে গেছে এমনিতে অনেক কপি হয়ে গেছে তো ইউনিক লিস্ট কাস্টমার লিস্ট এগুলোতে ইউজ করছি আমরা এটা আমাদেরকে রিসার্চ করতে হবে কারণ হচ্ছে এখানে অনেক কিছু পাওয়া যাবে আমাদের সাথে হুব মিলেও যেতে পারে কারণ ফাইবার এগুলো তপক মানে তক্কা করে না আর কি আপনারা আপনাদের মতো করে আমরা যেটা তৈরি করবো সেটার উপর নির্ভর করেন full spam spam free okay এটা ইউজ করা যায় পিউরিফাই এটা তো আমরা দিছি ওকে আরেকটা ইউজ করি সেটা হচ্ছে accurate core according according to your requirement requirement বাইরের রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেটার উপর মানে আরে ডিস্টার্ব মরতে কি জন্য আবার কন্ট্রোল জেড কন্ট্রোল জেড চলে গেছিল সব তো তারপরে আমরা দিতে পারি স্প্যাম স্প্যাম কি জানি দেখলাম স্প্যাম ফিরি নাকি spam spam free post okay spam free free mail spam free email correction জানি না আপনি ইমেল লিখতে দিবে কিনা পরবর্তীতে তো মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা হয়ে গেছে আর একটা দিলে মোটামুটি আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা একটু দেখি আর কে কী ইউজ করছে verify all any media list category list এগুলো না আসছে কত এরা যারা কাজ করতেছে এরা কিন্তু রিসেন্টলি আসছে লেভেল টু এ গেছে শুধু ইমেল লিস্টিংয়ের কাজ করে মেবি চারশো কাজ করছে দুই হাজার উনিশে আসছে চারশো বাহাত্তরটা কাজ করছে ইমেল লিস্টিংয়ের তার কাজই হচ্ছে ইমেল কালেক্ট দেখেন এই সার্ভিসটা নিয়েও কিন্তু আপনারা শুধু একটা সার্ভিস দিয়েও কাজ করতে পারেন দেখেন শুধু email listing collect targeted email listing এটা হলো বিজনেস ক্যাটাগরির কাজ ঠিক আছে এটা দিয়ে শুধু দেখেন কি অবস্থা কয়েক লক্ষ টাকা ইনকাম করে ফেলছে এখান থেকে ডিসক্রিপশন লিখতে আমাদের সময় চলে যায় okay verified email clean verified এটাও তো নিয়ে করছি ওকে এটা ইউজ করতে পারি একশো percent active advance personal email list okay এটা যখন আমি কপি করে ফেললাম আমাকে যেতে হবে গুগল নিটপ্যাড যদি অন্য জনেরটা কপি করতে চান তাহলে আপনাকে online online Google Google notepad নোটপ্যাডে লিখতে হবে মানে পেস্ট করে চাপ দিয়ে নিয়ে আসতে হবে কারণ ওর ভিতরে লিঙ্ক থাকে সেই জন্য আপনার গিক কখনো র্যাঙ্ক করবে না যদি এই কাজটা ভুলে যান ইয়াহুতে যে ঝামেলা করে ইয়াহুটা আমি সার্চ করে নিছি আজকে চেঞ্জ করব আসতেছে না ঝামেলার কোনো শেষ নাই মানে ইয়াহু সার্চ ইঞ্জিন একটা আর গুগল মানে ক্রোমো সার্চ ইঞ্জিন মানে গুগল সার্চ ইঞ্জিন আরেকটা সমস্যা করে মানে গুগলে একরকম হবো ইয়াহুতে আরেক রকম হবো অনলাইন নোট পেট প্রথমেই মনে হয় এটা হ্যাঁ পেয়ে গেছি এখানে আমরা পেস্ট করব পেস্ট করে আমরা কেটে ফেলবো আমাদের এইটুকু কাজ করার জন্য আমরা এখানে চলে আসলাম তো এবার আমরা এখানে দিয়ে দিলাম আর লাগবে না মোটামুটি নয়টা হয়ে গেছে আর আমাদের দরকারও নাই তো এবার আমরা দিতে পারি কেন আমাদেরকে বাইরেরা চুজ করবে বা পছন্দ করবে তো এখানে লিখতে পারেন why choose me why choose me choose me okay এটা আমরা এখান থেকে দিয়ে নিচের দিকে ড্রপ ডাউন করে দিলাম একটু নিচের দিকে এনে দিলাম এবার এটা বোল্ড করি অ্যান্ড মার্কার করে দিই তো এটা আমি এবার পয়েন্ট দিয়ে দিই বুলেটিং দিয়ে দিই যেহেতু সবগুলো বুলেটিংয়ে দিচ্ছি তো অবশ্যই আমাদের যে আমরা যে কাজটা করব সেটা কি হবে সেটা হবে বিলিট হবে অবশ্যই বিলিট হবে তো আমরা এখান থেকে দিতে পারি হান্ড্রেড পারসেন্ট একশো percent verified verified and active active active email list দিয়ে দিই লিস্ট দুই নাম্বারে দিতে পারি হচ্ছে ডুপ্লিকেট হবে না মানে একটাই বারে বারে আসবে না ওটাকে বলি আমরা ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট ফ্রি অবশ্যই ডুপ্লিকেট হবে না লো বাউন্স কোনো প্রকার বাউন্স হবে না মানে বাউন্স হবে একটু কম হবে বাউন্স বাউন্স যে হবে না এরকম না বাউন্স হবে কম লো বাউন্স রেট তারপরে দুই নাম্বার তিনটা হয়ে গেছে আর দুই তিনটা দিই one time time delivery delivery তারপরে ওকে স্কেল এক্সেল এই আমি তো এক্সেল বানানটা বলে গেছি ই এক্স সিইএল না excel sheet sheet sheet excel sheet live provide provide excel sheet live proof okay আমাদের কিছু লাগবে না চাইলে আপনি নিচে লিখতে পারেন আমার অর্ডার করার আগে আমার সাথে কথা বলে নিন হ্যান ত্যান এগুলো লিখতে পারো লিখে একটা ডেসক্রিপশন বানিয়ে দিতে হবে মানে দুই লাইনে দেখলে নিচে ভালো লাগবে আর কি এটা যদি থাকে আর কি তো আমার মোটামুটি হয়ে গেছে এবার উপরে আমি বলছি এখানে আপনাদের আরেকটা লাইন বাড়াতে হবে এটা আমি বলে দিছি কিভাবে বাড়াতে হবে এটা দিয়ে এবার দেখেন যেখানে আপনি টার্গেটেড মেল এটা আপনি বোল্ড করে দিবেন যেখানে আপনার পয়েন্ট আছে সেগুলা আপনি একটু করে দিবেন যেমন nice targeted email list targeted email list একটু বোল্ড করে দিলাম মানে দু একটা বেশি না জানে দেখতে ভালো লাগে এটা আমরা দিতে পারি প্রোভাইড ব্রাউন্স হবে না লো ওকে এটা বড় করে দিলাম সম্পূর্ণটা তো নিচে আপনি আরেকটা লাইন লেখে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আমি তো ডেসক্রিপশন পাঠিয়ে দিছি শুধু এইগুলো আপনারা উল্টা পাল্টাই দিবেন এগুলো একটার মাথা দিয়ে আরেকটা দিয়ে দিবেন মানে একটা দুই নাম্বার আছে একটা তিন নাম্বারে দিবেন তিন নাম্বার এটা দুই নাম্বারে দিবেন ওকে আমি সিরিয়াল করে দিই বোঝার সাথে ধরেন এক নাম্বার এটা এক নাম্বারে থাকবে দুই নাম্বার এটা তিন নাম্বারে দিবেন তিন নাম্বারটা দুই নাম্বারে দিবেন পাঁচ নাম্বারটা সাত নাম্বারে দিবেন সাত নাম্বারটা পাঁচ নাম্বারে দিবেন এরকম উলুট পালট করে দিবেন ওয়ান টাইমটা ঠিক রাখবেন আরও কিছু রিসার্চ করবেন একশো পার্সেন্ট ভেরিফাইডটা নিশ্চিত দিয়ে দিবেন এটা উপরে দিবেন ডুপ্লিকেট নিশ্চিত দিয়ে দিবেন এরকম মানে উলুট পালট যেটা বলি এটা দিয়ে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন তো সেভেন কন্টিনিউ হয়ে গেছে এবার আমরা আসছি হলো রিকোয়ারমেন্টে হ্যাঁ কারো কোনো সমস্যা হ্যালো হ্যাঁ ইয়ে ওকে কে জানো তাহলে মেসেজ করতেছে ওকে এবার এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টটা কি হবে ধরেন আমি এখানে রিকোয়ারমেন্টটা বায়ারের কাছে কি দিলে বায়ার আমাদেরকে কি কি দিলে আমরা কাজটা শুরু করতে পারি সেটা আমাদেরকে তুলে ধরতে হবে তো আমরা এটা প্রথমে আমরা ফ্রি টেক্সটটা অ্যাটাচমেন্ট করে দিলাম আর এখানে পয়েন্ট দিয়ে দিতে পারেন আমাদের দিতে হবে কি ডেসক্রিপশনের ভিতরে কী কী দেখলাম ধরেন ধরে আমরা দিতে পারি লোকেশন দিতে পারি অথবা লোকেশন অথবা নিশ নিস লিখতে পারি নিস সি নিস নিস কিওয়ার্ড মানে এগুলো বাইরের কাছে যাইতে পারি তাহলে আমাদের কাজটা শুরু করতে পারি কিওয়ার্ড বেস্ট নিস কিওয়ার্ড দুই নাম্বারে চাইতে পারি হচ্ছে চাইতে পারি সিটি এটা বাইরেরা জানে ঠিক আছে এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে না জিপ কোড জিপ কোড তারপরে সিটি সিটি তারপরে কান্ট্রি অথবা স্টেট স্টেট স্টেট আর কান্ট্রি কোন ধরনের লাগবে সেগুলা তিন নম্বরে দিতে পারি হচ্ছে তিন নম্বরে হবে হচ্ছে ওকে mmm. এগুলি দিলেই হয়ে যাবে আর লাগবে না ইমেল অথবা দিলাম হচ্ছে niche keyword okay zip city আর এটা দিয়ে দিই ইমেল ওকে নেম এখানে আমি এইভাবে দেবো অন্যরকম করে দিই ঠিক আছে মানে বাইরে যেন বুঝতে পারে আর কি নেম name এটা দিতে পারি ইমেল আর এটা আমরা কথা বলে নিতে পারি আপাতত দুইটা রাখতে পারেন একটা তিন number list excel sheet cell excel list okay এটি হলে হয়ে যাবে আমাদের বেশি কিছু লাগবে না এটা হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম আর যেহেতু আমাদের বায়ার কেলা লাগবে কি নাম লাগবে মানে নিশ লাগবে কিওয়ার্ড লাগবে নাম নিশ কিওয়ার্ড নাম জিপ সিটি এত এক্সেল এটা বুঝে নেবে বায়াররা সমস্যা নাই এটা সেভেন কন্টিনিউ করে দিয়ে দিলাম এবার আমাদের একটা পিকচার বানাইতে হবে আমি যতগুলো আছে সবগুলো কেটে দিই এখন একটা দেখে একটা সুন্দর একটা পিকচার বানানো যায় কিনা মানে কিকের ইমেজ যেটা বলি আমরা সবগুলো কেটে দিই এবার আমরা এখানে রাখি দেখেন খুব একটা কিন্তু ভালো ব্যানার এখানে লাগে না কি বানাইছে আল্লাহ মাবুদ জানে কিন্তু তারপরে কাজ করে ফাটায় ফেলতেছে আমরা ক্যানভাতে চলে আসি এখানে কালার দেখতে হবে আমাদের এখানে কি কি কালার মানে তারা চুজ করে মানে পছন্দ করে আর কি সেটা এখান থেকে দেখতে হবে তো সবাই দেখেন এই কালারটাই মনে হয় ইউজ করছে বেশি এটা আর এটা নীল ওকে সাদাটা ইউজ করছে নীল সাদা এই কালার Okay. Mm. দেখেন একটু ব্যানারগুলো আপনারা চেক করে দেখেন কীরকম বানাইছে একদম বেসিক বানাইছে কিন্তু কাজের অভাব নাই ঠিক আছে এটাও খারাপ না এটা আইডিয়া নেওয়া যায় কি একটা বানাইছে দেখছেন পেঁচা মুখ তো কাজ তো পাইতেছে ঠিক আছে ফাইবার কি জানে না জানে আল্লাহ মাহবুদ জানে তারা এমন এমন গিকের কাজ করে দেয় যেগুলো আসলে আমাদের তো পছন্দ হয় না কিন্তু তারা তো অর্ডার করেই থাকে তো আমরা গিকের গিক ব্যানার বানা ফেলে গিকের গিকের ইমেজ তো আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করে কাস্টম ইমেজে ক্লিক করব এখান থেকে বারোশো আশি পাই সাতশো ওরে উনসত্তরটা সিলেক্ট করে আমরা এখানে পেস্ট করে দিব তো আমরা সবাই আমরা চিনি আমাদের স্টুডেন্টরা সবাই চিনে তাহলে আর আমাদের এটা বোঝাতে হবে না আমরা একটা ডিজাইন করি আর কি তো কালারটা একটু আমরা দেখতে হবে এই কালারগুলো বেশি খাইতেছে তিনটা order targeted email list okay okay এগুলো থাকবে তো হ্যাঁ, হ্যাঁ, সবগুলো এক সমান। তো আমি এগুলা কেটে দিই মোবাইলটা নিতে পারি কিনা একটু দেখি। ওকে। মোবাইলটার ভিতরে দেখি আমার একটা ছবি সেট করে দিব। চিন্তা ভাবনা আছে। ঠিক আছে? এর আগে আমরা কম্পিউটার সেট করছিলাম। দিয়ে এখানে আমার ছবি নাই কিনা। ছবি একটা দিয়ে দিই মানে শর্টকাট টেকনিক। নিচেও তো দেখতেছি। এটা ঘুরাইব কেমন আবার ওকে এখান থেকে ঘুরে ফেলি হুম যাইব কই ভালো লাগে না মোবাইলটাই ভালো লাগে না ওকে মোবাইলটা কেটে দিই কালারগুলো দেখতে হবে এটা হচ্ছে একদম পিওর কালার এটা আমি কপি করে ফেলি কপি করে ইমেজটা আমি এখানে নিয়ে আসি এই কালারটা আমার কাছে খুব ভালো লাগলো ঠিক আছে এই কালারটা আমি নিয়ে আসি কালার ধরেন আপনার কালারের কোনো আইডিয়া নাই যে ব্যানারটা পছন্দ ওই ব্যানারটা ডাইরেক্ট কপি করবেন মানে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনার ক্যানভাতে এনে পড়বেন ক্যানভা তাই না এখান থেকে আমি ক্যানভাতে সিলেক্ট করে দিলাম এগুলো সব কেটে দিই আমি আমার যেহেতু ওই কালারটা লাগবে তো ধরেন এই কালারটা আমি আনছি তো এই কালারটা আমি এখানে এনে এখানে ধরলাম ধরে এই কালারটা আমি ফাইন্ড করব এখানে দেখেন ফাইন্ড করে ফেলছি দেখছেন ওর কালারটা আমি নিয়ে ফেলছি তো এটা একটু একটু কম বেশি লাগতেছে দেখেন একটু এটা সাদা সাদা আছে এটা আর আমারটা একটু অন্যরকম তো আমি এটা একটু এখান থেকে আর একটু সাদা করে দিতে পারি তো এবার দেখেন মিলা গেছে একদম তার মাথা কোনটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এটা হয়ে গেছে আমার কালার নেওয়া তো এখানে আমি একটা ই করি এখন ওয়ার নিলাম কালার আর একজনে নিব আমরা তো সবাই দেখেন এই মডেলটাই করতেছে তো সমস্যা নাই আমরা দেখি আরও কিছু পাই কিনা email targeted mail list okay তো প্রথমে আমরা একটাই করি আমরা যে ইউটিউবের একটা ব্যানার বানাইছিলাম মনে আছে সবার ইউটিউবের যে একটা আইকন নিয়ে আসছিলাম ভিডিওর আইকন দেখি এখানে পাই কিনা এখন ধরেন একদম এখানে চলে যাই এলিমেন্টর যাই সরি ফ্রেমে চলে যাবেন দেখেন ফ্রেম আছে নিচে ফ্রেম ফ্রেম আসবেন আমাদের যে কটা গিক হবে এক রকমের যেন গিক হয় দেখলে যেন বুঝতে পারে যে এটা আমাদের গিক ধরেন এটা আমি দিয়ে দিলাম একটা ট্যাপ দিয়ে দিলাম ওকে যেহেতু এটার বেশি লাগবে না জায়গাটা তো এটা আমি একটু এদিকে দিয়ে দিলাম ওকে এবার আমার ছবিটা এখানে এনে দিই এবার দেখেন পারফেক্ট হবে দেখছেন আপনার ছবিটা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার দরকার নাই কারণ আমি গিকটা তো পাবলিশ করবো না শুধু আপনাদের জন্য বানানো হচ্ছে তো এটা আমি একটু বড় করে দিই এটা বড় করে দিলাম মানে পিছন মানে হাঁটু দেখা যাচ্ছে একজন ফ্রিলান্সারের হাঁটু দেখা গেলে তো হবে না তো হয়ে গেল আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করাই বেটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রিমুভ করা যায় কিনা ওকে আমি বিজি রিমুভারে ক্লিক করলাম দেখি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয় কিনা ওকে চলবে কিন্তু এখনো ভাল লাগতেছে না এটা ইউজ করতে পারি অথবা আগেরটাই ঠিক আছে ওকে ব্যাক করি এই ছবিটা আমরা এডিট করতে পারি আপনার মতো করে আপনি এডিট করবেন সরি আবার আমি এডিট করে ফেলি আমার ছবিটা যেন একটু ভালো লাগে আর কি ওকে ওকে তো দেখেন একটা পাওয়ারফুল একটা ছবি আসতেছে এখানে আমরা এবার এলিমেন্টরের এখানে আসব এলিমেন্টরে এখানে এসে আমরা এখানে একটা ইমেজ নিতে পারি ধরেন নিলাম হচ্ছে ওকে এটা নেই এখানে নেই নেওয়ার পর এটা আমি এখানে দিয়ে দিলাম একদম কালো করে দিই ঠিক আছে কারণ প্রথমটার সাথে যেন ম্যাচিং হয় আরগুলো আপনি অন্য কালার দিতে পারেন একটু আমি কালো করে দিই একদম বুতুরে কালো ওকে বুতুরে কালো করে দিছি ওকে ওকে এবার আমরা কিন্তু এখানে ওই কথাটা লিখতে পারি ওই ছেলেটা কি লিখছে ইমেল স্ক্র্যাপিং ওকে এটা আমাদের লাগবে না আমার দরকার email targeted email list okay এটা আমরা এখান থেকে কপি করে দিতে পারি ওকে আমরা এখানে বেশি কিছু লাগবে না আমরা লিখে ফেলি আমরা টেক্সে আসবো টেক্সে আসার পর এখানে বোল্ট মানে হেডলাইনটা নিব হেডিং নিব নেওয়ার পরে এখানে লিখব email email mail list list okay এটা খুব একটা কষ্টের কাজ হবে না আমার মনে হয় না আপনারা শুধু লেখাটা যা দেরি কারণ কোন কালারটা দেওয়া যায় এখানে কালার কে ইউজ করছে ওকে তো এই কালারটা ইউজ করি একটু বড় করে ইমেল লিস্ট একদম বেসিক ব্যানার বুঝছেন বেশি ভালো করতে হবে না কারণ দেখতেছি ওইখানে ভালো ব্যানার নাই তারপরে আমরা একদম সিম্পলের ভিতরে যে যা বানাবো তা যেন মানুষের একটু চোখে লাগে আর কি তো এটা আমি এখানে দেওয়ার পর এবার আমি এটা ই করে দিই একটু মডেলিং করি তো এটা আমি এখানে দিয়ে দিলাম পিছনের না এটাই ঠিক আছে পিছনেরটা আমি সাদা দিয়ে দিই সাদায় পড়ে না তাহলে লাল ইউজ করি দেখি লাল খাই কিনা আমাকে কালার এইভাবে একটু ফাইন্ড আউট করতে হবে অনেক সময় লাগবে তো কিছু করার নাই যা তৈরি করবেন ডিনামাইট যেন হয় তো এটাই থাক ইমেল লিস্ট একদম পরিষ্কার দেখা যাচ্ছে এটা একটু ছোট করি যেন আর একটু ভালো লাগে okay email list targeted email list তো এটা আমি দেখি আর একটু গভীরতা করতে পারি কিনা এবার বাকি পয়েন্টগুলো আমরা ওই আগের মতো করে ইউটিউবের ব্যানারটা যেরকম বানাইছি সিম্পলের ভিতরে আইডিয়া না থাকলে এরকম করে একটার পর একটা স্পেস করে দিবেন মানে একটা হেডলাইন নিয়ে তো দিয়ে দিই প্রথমটা প্রথমে কি বলছে প্রথমে বলছে হচ্ছে নিস টার্গেটেড ইমেল ওকে দেখি ইউজ করছে কিনা মামু নিস টার্গেটেড ইমেল ওকে নিস টার্গেটেড ইমেল ওকে এটা আমি কপি করলাম কপি করে হেডলাইনটা এখানে দেওয়া দরকার না আমি নতুন আরেকটা টেক্সট নিয়ে আসি এখানে আনার পর আমি এই টেক্সটটা দুই নাম্বার টেক্সটটা এখানে দিয়ে দিই দেখি নেয় কিনা নিচে কিন্তু এটা বড় হচ্ছে না এটা হেডলাইন হেডিং নেই এটা আমরা ছোট করে দিতে পারবো আমরা ফন্টটা চেঞ্জ করে দিই ফন্টটা ভালো লাগতেছে না বোল্ড ফন্ট করে দিই ওকে এটা একটু হবে ভালো মনে হচ্ছে ওকে এটা কালোটা আছে আমরা একটু দেখি সাদা করে দিলে কীরকম লাগে সাদা ভিতরে হবে কালো ওকে কালো ইউজ করলাম এটা কপি করে ফেলি আপনি চাইলে সরাসরি ইউজ করতে পারেন না চাইলে এরকম আমার মতো করে মানে উলট পালট করে ইউজ করতে পারেন টার্গেটেড ইমেল লিস্ট দিলাম তারপরে আমরা আমরা বেশি না দুই একটা ইউজ করব যেমন কাজেরগুলো বেশি না ওকে টার্গেটেড দিসি country basis spam free okay একশো পার্সেন্ট বেলিট লোকেশন ওকে দেখি location paste targeted clean active কি দিছে spam free clean and free একশো percent valid country base country email list okay country email list country email list okay দেওয়া নাই যেহেতু আমরা এখান থেকে আর লিখে ফেলি এটা country email list C U M T R Y T R Y country base E S E D best কার্টিভেস ইমেল লিস্ট ওকে কালারটা চেঞ্জ করে দিই অন্য একটা কালার দিয়ে দিই সিম্পলের ভিতরে আমার গর্জিয়াস হওয়ার দরকার নাই ঠিক আছে সামথিং হলে হবে সিম্পলের ভিতরে দেখেন যেটা ভালো লাগে হেঁটে দিন ইউজ করেন তো আমি এটা দিলাম আরেকটা এখানে কপি করি ওকে এটা আমি একটু এদিকে এনে দিই ওকে দ্বিতীয় নাম্বারটা যেন বসাইতে একটু সুবিধা হয় ওকে তো এখানে আমি কালারটা দেখি অন্য কালার দেওয়া যায় কিনা মিলে যাবে আমরা এখানে চারটা পাঁচটা কালার ইউজ করতেছি ফাইবার যেন বুঝতে পারে আর কি তারপরে দিতে পারছি হচ্ছে প্রোভাইড ভ্যালিড একশো পার্সেন্ট ভ্যালিড ইমেল ওকে এটা নেওয়া যায় ওকে এটা কপি করে ফেলি টেক্সটটা এটা আমি নিচে দিয়ে দিই একটা ইউটিউবের যে আমরা ব্যানারটা বানিয়েছিলাম সেরকম একটা ফন্টের ই দিলাম আর কি ওকে পূজার জন্য দিয়ে দিলাম এমনি আর কি দেখি হয় কিনা আরও দেখবেন আপনারা একটু চেক করবেন যে কীরকম লাগে তারপরে এটা দিবেন আমার মতো করে দিবেন এরকম কোনো কথা নাই কিন্তু আমারগুলা দিলেও হবে আশা করি এরকম ডিজাইন এখন আর একটা লেখা দরকার আমাদের দেখি ওরা কি লেখছে লোকেশন বেসিক কান্ট্রি বেসিক একশো percent valid action okay active and bounce দেখি মামো ইউজ করছে কিনা বাউন্স বাউন্স ওকে মামো ইউজ করে নাই বলে দিছে তো আমরা এখানে দিতে পারি কি Hmm, মেয়েটা ইউজ করছে ডুপ্লিকেট হবে না ওকে একশো percent valid and clean email দেখি সম্পূর্ণ কপি করতে পারি কিনা একশো কি লেখছি আমি কোনো জায়গায় না লেখি নাই ও oh, সরি নিচে তো লেখছি তাহলে spam free spam free mail okay এটা ইউজ করি ক্লিন অ্যান্ড অ্যাক্টিভ মেল সি দিলাম বড় করে ই দিলাম বড় করে এগুলো যত জায়গায় ই আছে এগুলো বড় করে দিয়ে ইমেল কালারটার সাথে ফন্টের লেখাটা যাচ্ছে না সাদা করে দিই অন্য কালার করে দিই সাদা যায় দেখি কালারটাই চেঞ্জ করে দিই ওকে দেখেন চলে কিনা সিম্পলের ভিতরে তো ওদের থেকে আমারটা ভালো লাগতেছে আমার কাছে এখন আপনাদের লাগতেছে আল্লাহ জানে তো দেখেন ওদের জিমেলে মানে ওদের ডিজাইন থেকে আমারটা ইউনিক লাগতেছে আপনাদের কীরকম লাগতেছে কই আমার ইয়ে কই চলবে ওকে ইমেল লিস্ট এখানে কয়েকটা কিওয়ার্ড আমরা এখান থেকে দিয়ে দিই কপি করে ঠিক আছে তো আমি উপরে থেকে কপি করে সাজেস্টিকগুলো কপি করে ফেলি কপি করে আমার এখানে দিয়ে দিলাম একটা একটা করে address email okay mail scraping email address সবগুলোতে আমি টার্গেটেড এটা হচ্ছে এসিও হচ্ছে এখান থেকে ইমেজ এসিও এটাও কাজে লাগে আর কি টুকটাক কাজে লাগে আর কি বেশি খুব একটা লাগে এরকম না সামথিং কিছু কাজে লাগে আর কি আমি যখন করি প্রতিবার এটা ইউজ করি আমরা যেমন ফটোশপ দিয়ে বা ওই সফটওয়্যারগুলো দিয়ে করি তার থেকে এটাও একটু ওখান থেকে করা যায় না এখন একটু প্রবলেম হয় এখন এখান থেকে করতে পারেন এখন যখন আমি ইমেজটা ডাউনলোড করে ফেলবো দেখেন ডাউনলোড করে ফেলি ডাউনলোড হয়ে গেছে দেখেন নাম চলে আসছে দেখছেন এখানে কিন্তু নাম চলে আসছে এই কিওয়ার্ডের নামগুলো দেখছেন নিচে শো করতেছে তো এটাই হচ্ছে কাজ তো আমাদের যেহেতু ইমেজটা হয়ে গেছে গিকের তো আমরা এবার এটা আমরা এখান থেকে পেস্ট করতে পারি ইমেজে আপনারা তিনটা ইয়ে দিতে পারেন আপনি যে কাজ করছেন সেটার স্ক্রিনশট দিতে পারেন মানে আপনাকে যে কাজটা করতে দিয়েছিলাম প্রুফ হিসাবে আপনি এখানে স্ক্রিনশট রাখতে পারেন এইখানে দুইটা দুইটা করে ঠিক আছে তো এখানে রেখে দিলে ভালো হবে আপনাকে বায়ার একটু টাস্ক করবে দেন র্যাঙ্ক করার একটা সম্ভাবনা আছে বায়ার মানে এখন ফাইবার তিনটা করে ইমেজ সাজেস্ট করতেছে আপনি তিনটা দিবেন আশা করি তো দেওয়ার পর এখানে চলে আসবেন চলে আসে পাবলিশ করার কোনো দরকার নাই এখানে এরকম থাকবে আপনাকে যেটা করতে হবে আপনি রিল্যাক্সে এখানে এসে ব্যাক করবেন ঠিক আছে ব্যাক করে চলে মানে চলে আসবেন তো এসে আমরা কি করব আমার আমাকে দেখাবেন তারপরে আমি গিকটা চেক করব চেক করার পরে যদি এটা কোয়ালিফাই মানে আমার আইডিয়ার মধ্যে কোয়ালিফাইড হয় তাহলে আপনাদেরকে পাবলিশ করার অনুমতি দিব তার আগে অনুমতি চলবে না এখন আপনাদের এর ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে যেহেতু আজকে শর্ট ক্লাস ধরতে গেলে শর্ট ক্লাসই হয়েছে কারণ একটা গিক বানাইতে গেলে মিনিমাম দুই ঘন্টা প্লাস সময় লাগে তো আমরা তো এক ঘন্টা দশ পনেরো মিনিটে মেবি হয়ে গেছে তের মিনিটে হয়ে গেছে দেখেন এখন কোনো কিছু বুঝতে পারছেন কিনা রিপ্লাই করতে পারেন দেখেন একদম এখানে দেখেন এটা আমি যখন দিছি এখানে কিন্তু একদম প্রফেশনাল লুক আছে মানে লুক আসছে এখানে যদি আমি আরেকটা লাইন দিতাম তাহলে কীরকম আসতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো ইমেজের সাথে একদম যায় এখন যদি আমি গিকটা পাবলিশ করি এরকম দু একটা লাইন বহায়া তাহলে আমি কিন্তু এখান থেকে অর্ডার পাওয়ার একটা চান্স আছে আমার সুন্দর একটা গিক হয়েছে এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন কোনো প্রশ্ন আছে কারো সবাই চুপচাপ বুঝেন নাই নাকি কিছু বুঝতেছি না কোন তরি বুঝেন নাই সেটা বলেন তো লিস্টগুলো কি তৈরি করা হয়েছে আপনাদের তো যাই হোক এই ক্লাসের এই ক্লাসের পরে আমরা একটা নেক্সট ক্লাসে আপনার গিকটা তৈরি করেন আমরা একটা সোশ্যাল মিডিয়ার white hat social media marketing শিখব হোয়াইট হ্যাট যেটার মাধ্যমে আপনারা চাইলে দুই তিন লক্ষ টাকা ঘরে বসে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। কিন্তু যদিও ওটা হারাম, তারপরে ওইটা করতে পারবেন। তো হারাম বলতে কি আপনার কাজে লাগবে। কিন্তু আমরা যেমন ওই যে আমাদের ইনস্টাগ্রাম তারপরে ধরেন ফেসবুক অল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোতে যদি আমাদের সাবস্ক্রাইবার লাগে, ফলোয়ার লাগে, এগুলা কিন্তু আমরা যাদেরকে হায়ার করি বা বলি যে আমাদের এই কাজগুলো করে দাও তোমাকে আমি এত ডলার দিতে মানে এত টাকা দিচ্ছি মানে এক হাজার সাবস্ক্রাইবারের জন্য তিনশো চারশো টাকা করে নেয় কিন্তু আমাদের কাছ থেকে বা ই লাইক ফলোয়ারের জন্য তো এটা যদি আমরা নিজেরাই করি ওরা যেটা করে ওইটাও হারাম ঠিক আছে ওরা বলে যে টার্গেটেড একদম ই হবে কিন্তু এগুলা ছাড়া আসলে বাইরেও দেখা যায় যে খুব বাজে বাজেভাবে আমাদের আটকে দেয় তো বলে যে আমার তো কোনো মানে ই হয় নাই ফলোয়ার বাড়ে নাই কাজ ক্যান্সেল করো তো তখন কিন্তু আমরা তাদের কাছে চলে যাই তারা যেটা করে যে মেথডটা ফলো করে আমরা ওই মেথডটা ফলো করে আমরা নিজেদের কাজ করতে পারি ধরেন আপনার ইনস্টাগ্রামে এক হাজার ফলোয়ার টার্গেট দিচ্ছেন আপনি আমরা ইনস্টাগ্রামে কত দিছি চোদ্দোশো আমরা ম্যানুয়ালি কিন্তু ওগুলো করে ফেলতে পারবো করে ফেলতে মনে করেন ধরেন দুই তিনশো বাদ পড়ছে তখন কি করবেন তখন তো আপনাকে কিছু করার নাই সময় তো বাইর দিবে না চাইলে নাও দিতে পারে তখন আমরা ওই মেথডগুলো ফলো করে কিন্তু আমরা আমাদের ই করে দিতে পারি অথবা আমরা লোকাল মার্কেটে ওইগুলো সার্ভিস দিয়ে আমরা কিন্তু ভালো টাকা আর্ন করতে পারি কিন্তু ওইগুলো হারাম আমি নিজেও করি না আমি মতো করি নাই ওইগুলো নিয়ে জানি তারপরে আমি মনে করতেছি আপনাদের শেখাটা দরকার কারণ নিজেদের কাজে মাঝে মাঝে লাগে আর কি ক্লিয়ার ওকে যাই হোক আরও যদি কোনো প্রশ্ন যেহেতু নাই তাহলে আমি আজকের মতো ক্লাস এখানেই স্টপ করে দিই আর নেক্সট ক্লাসে আপনারা এ বিষয় নিয়ে দেখবেন ইনশাল্লাহ ওকে শেয়ার করেন তাহলে